এক বছর আগে আমি ঢাকা থেকে আসতেছিলাম আসে গাড়ি থেকে আমি পাগলামিতে আসার টাইমে আমার পাশের সিটের যাত্রীর নাম ছিল গাইরুল বলছে ওই ইসরারা যে বাড়িতে থাকে ওই বাড়ি ওদের আমি তো জানতাম না তখন যে ওই বাড়িতে ইসরা কখনো জলটাকে আসি যাই ওর সাথে আমার কথা হয় দেখা হয় মোবাইল নাম্বার নিচে ফোন টোন দেয় আমার সাথে যে দেখা করতো তারপর আমি ঢাকা যাওয়ার জন্য বের হয়েছিলাম গাড়ি পাই নাই আমি বাড়ি ফেরত যাবো ওই টাইমে ওই ছেলেটা আমাকে ফোন দেয় ওই আলমগীর ভাই আমি তো ভাই আমি ঢাকা যাওয়ার জন্য বাইরে হচ্ছি গাড়ি পাই নাই বাড়ি যাচ্ছি ওই দাঁড়ান আমি আসতেছি ওখান থেকে আসি আমাকে নিয়ে যায় নেওয়ার পর আমাকে পোলাও খাইতে দেয় আমি বলছি ভাই পোলাও খাইলে আমার মাথা করে ছোটো থেকে খাই না পরে খাও তোমাকে ট্যাবলেট দেবো খাও গ্যাসের কিছু হইবে না পরে যখন পোলাওটা খাই আমাকে আপনার টাকা আমার পর আমি কিছু বলতে পারি না আমার যখন জ্ঞান পেরে আমি ইন্ডিয়া তখন আমার কোনো শক্তি ছিল না তারপর সেখান থেকে এক লোক আমাকে বাংলাদেশে ভোটার বার করে দেয় চলে আসি আসার পর আমার ফ্যামিলির কাছে শুনি আমি নয় মাস নিখোঁজ ফোন দিলে খালি হিজড়ারা ফোন ধরে তারপর সেখান থেকে আমি খাবো বাবা মা কেউ নাই আমি যাইনি বাবার এক লোককে বলে আমি তাদের কাছে এত কিছু না বলে আমি আশ্রয় নেই আমার কথা ছিল এরকম তারা কিভাবে মানুষের জীবন নষ্ট করে আমি এগুলো ধারণা করব। সেখান থেকে ঈদের টাইমে কালেকশন তাদের সাথে করে আমি বাড়ি ফিরতেছিলাম অনেক বৃষ্টির রাত আনন্দবাবু ব্রিজের ওখানে দাঁড়িয়ে আছি কোনো লোকজন নাই পূর্ণিমাইজরা আমাকে সেখান থেকে নিয়ে আসে আসার পর আমাকে বলে তোমার জীবন নষ্ট দেবার হয়েছে হয়েছে তোমাকে আমরা ব্যবসা বাণিজ্য একটা দিয়ে দেবো জল ঢাকা শহরের মাঝে এগুলো কাউকে বললো না তখন আমি চিন্তা করলাম যে থাক এই জায়গায় কতদিন ছিল ও আমাকে নিয়ে আসছে প্রায় আজকে চার মাসের বেশি হয়ে যাচ্ছে জল ঢাকা হ্যাঁ। তুমি এতদিনে বুঝতে পারো নাই ও আমাকে বলছে ব্যবসা দেবে আর আমার ধারণা হলো এই বাড়ি থেকে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে আমি নয় মাস গেলাম কিভাবে যাবে ওখানে আমি সেগুলো তদন্ত তুমি যে এতদিন ছিলা হ্যাঁ। তুমি এতদিন চার মাসের যে ছিলা হ্যাঁ। তুমি এর মধ্যে কোনো কিছু বুঝতে পারো নাই তুমি বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ। শাড়ি চুরি করা জ্ঞান জ্ঞান ফিরার অবস্থা দেখতেছো যে তোমার লিঙ্গ নাই মানে- তারপর জ্বর আসছে আমার যে আমাকে বলতেছে ইন্ডিয়ান ইন্ডিয়াতে জ্বরটা কমে গেছে ঢুকে দেওয়ার পরের দিন থেকে আমার জ্বালাতন শুরু হয়ে গেছে পরিষ্কারে পরে বলতেছে আমার একটা মামার তো ভাই আছে ও ঢাকা থেকে আসলে আসলে তোমার জ্বালা আর থাকবে না তারপর করলো আমাকে আসার পর একটা দেওয়ার পর আমি আর কিছু বলতে পারি না আমার আচ্ছা এখন তুমি কি কোনো অভিযোগ অভিযোগ কিছু করো এই জলঢাকা থানায় দিছো কতদিন আগে চার পাঁচ দিন হ্যাঁ চার পাঁচ দিন আগে মেডিকেল করবে ঘটনা পুরোটা বিস্তারিত বলে বললাম তারপর এখন মেডিকেল করার জন্য ওই প্রতিদিন আসি আমাদের কাছে গরিব মানুষ টাকা পয়সা নেই পঞ্চাশ একশো টাকা দেয় আবার বাড়ি পাঠে দেয় আবার পঞ্চাশ একশো টাকা দেয় আবার বাড়ি পাঠে দেয় ঠিক আছে আচ্ছা, প্রশাসন তারা পুরো একটু তদন্ত করলো না আমাকে মেডিকেল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। স্যার সার্কেল স্যার ওই আমাকে কোনো নিয়ে গেল না শুধু ঘুরাচ্ছে বলতেছে কালকে নিয়ে যাব পরশু দিন নিয়ে যাবে বা কালকে ঘুরাচ্ছে মেডিকেল রিপোর্ট আর করতেছে না আমার এটা আগে বিয়ে হয়েছিল হয়তো নাকি আমার বিয়ে হয়েছে একটা সন্তান আছে আমার শ্বশুর বাড়ি কোথায় ছিল শ্বশুর বাড়ি আমার রামগঞ্জ নুলিপাড়া আমার ওয়াইফের নাম ছিল তুমি একটা লিজা আমি একটা বলে তাকে বিয়ে করছি কোনো টাকা পয়সা তোমার স্ত্রীর সাথে কি যোগাযোগ আছে বর্তমান কতদিন থেকে নাই কতদিন এরকম যখন বাড়ি তারপর থেকে আমি যাই না কি অরমে এই অবস্থা এখন তাহলে তোমার কি কন্ডিশন তুমি তো বুঝতে পারতেছো কি কন্ডিশন আমার অপারেশন করতে ওনাদের আমি ওদিকে দেখাইছি সার্কেল থেকে দেখে অপারেশন হয়ে গেছে এখন যে মেডিকেল করাবে কয়েকে কালকে আসেন আজকে সময় নেই কালকে আসেন আবার এই মনে আমার